वो वो लड़का ट्रेंडिंग नहीं था ट्रेंड ही वही लाया था হেই ফ্রি ফায়ারবাসী কি অবস্থা সবার আশা করি সবাই ভালোই আছো সো আজকে থাম্বেল দেখে বুঝতে পেরেছো কার সাথে ভার্সেস হ্যাঁ আজকে আমার রুমমেট বড় ভাইয়ের সাথে একটা ভার্সেস করেছি বড় ভাই কিন্তু সিজন থ্রির প্লেয়ার থ্রি থেকে খেলে বাট আজকে ড্রেস আপ বলতে পারতেছি না এটা আহ, কত ড্রেস আপ বাট ভাইয়া অনেক ভালো খেলে ঠিক আছে তো ভাইয়ের সাথে একটা ভার্সেস করছে যে ভাই আমি তো পারবো না তারপরে একটু ট্রাই করে দেখি আপনার সাথে পেরে উঠি কি না বাট ভাইয়ার যেই মানের একটা খেলা দেখাইছে আমি তো পুরাই অবাক ভাইয়ের খেলা দেখে সো কথা না বাড়িয়ে now start on today's video তো শুরুতেই ভাইয়া ভাইয়ার মতো পজিশন নিল আমিও নিলাম বাট আজকে মানে ফোনে নতুন ফোন তারপরে কেমন যেন কী প্রবলেম দিচ্ছিলাম আমি আসলে বুঝতে পারতেছিলাম এই যে ওয়ালের এই সাইড থেকে ওই সাইড এই সাইড থেকে ওই সাইড মানে প্রবলেমের শেষ নাই কারণ সবসময় আমার প্রবলেম থাকে ওই যে বলে না খেলতে না পারলে নাকি নাচতে না পারলে উঠান বাকার আমার বেলায় খেলতে না পারলে ফোনের প্রবলেম ঠিক আছে তারপরে ভাই আমার মোটামুটি আমাকে একটু সাথ দিয়ে খেলছে ঠিক আছে কজ প্রথমে বলতেছিল তুমি এরকম কেন করতেছ তারপর ট্রাই করতেছি একটা ওয়ান ট্যাপ যদি লেগে যায় ভাইয়া ওয়ান ট্যাপ মারার জন্য পজিশন নিচ্ছে পজিশন নিচ্ছে ও ও ভাই সাহ হ্যাঁ হ্যাঁ প্রথম ম্যাচ পেরে গেছে একটা ম্যাচ একটা ম্যাচ পারলেই হবে আমার অত পারার ইচ্ছা নাই তারপরে এগিয়ে যাই দেখি কি হয় কি হয় কি হয় ভাইয়া কই আপনি আসেন আসেন আসেন ভাইয়ার অ্যাকাউন্টের নাম আমার গুন্ডা মানে বুঝতেছো ব্যাপারটা গুন্ডার সাথে খেলতেছি গুন্ডা গুন্ডা গুন্ডা গুন্ডা ও ভাই এইটা কি দিল ভাই রে ভাই ওকে পরের ম্যাচ এগিয়ে যাচ্ছি ভাই কই আপনি হ্যালো গুন্ডা কোথায় আপনি গুন্ডা গুন্ডা গুন্ডা গুন্ডা গুন্ডা গুন্ডা গুন্ডা কই কই হাই হাই ভাই আসতেছে ভাই কিন্তু সবসময় মানে ভাইয়া খেলতেছে হলো পজিশন নেই ঠিক আছে উনি জাস্ট ওনার মতো করে দূরে থেকে থেকে খেলতেছে মানে ওনার চিন্তাই ওয়ান টাইম দেয় ঠিক আছে মানে টিজার্টের এই পোলায় পাগল মানে দেখা হইতেছে আমার অবস্থা খারাপ আর আমি তো নুবরা প্লেয়ার ঠিক আছে তারপরে ট্রাই করতেছি আস আস আস আস আস কই কই কই ও ভাই সাহ হবে হবে হবে একটা শট আমি বল পেরে মিলে কোনো মতে ট্রাই করছি এই যে ঘোড়া মানে ঘোড়া দেখ ও ঠিক আছে টু টু টু টু দুই দুই হবে খেলা ভাইয়া হবে কি খেলা ওকে ঠিক আছে দুই দুই দেখা যাক পরের ম্যাচ কি করতে পারি নিয়ে নিয়েছি টু শটার ফর্টি দেখা যাক এগিয়ে যাচ্ছি ভাই কই আপনি আ যাও আ যাও আ যাও চিম ক্যান্ডি আ যাও রাজমান ভাইয়া রাজমান ভাইয়াও কিন্তু এগিয়ে আসছে ভাইয়া কই আপনি ভাইয়া আবার ওয়ান ট্যাপে অনেক পাকা মানে সত্তর লেভেলের প্লেয়ার মানে কি বলবো এই যে এই যে মানে বলতে না বলতে খেয়ে দিচ্ছে একদম আমার অবস্থা কাহিল একটু প্যাক করে নিয়ে মাল মেডিসিন ভরে নিই আমি বলতেছিলাম মানে ভাইয়ের সাথে ফেস টু ফেস খেলতেছিলাম বলতেছিলাম ভাই এটা কী করলেন ভাই বললো আরে তেমন কিছু না জাস্ট একটু গুতা দিছি বুঝতে পারতেছেন আপনি মানে উনি কিছু করে নাই জাস্ট একটা গোতা দিছে যাই হোক আবার শুরু করি একটা ধাক্কা খাওয়ার পর আবারও ভাইয়া কয়ে আপনি ধীরে ধীরে ধীরে উনি জাস্ট স্পেস নিয়ে খেলতেছিল উনি মোটামুটি একটা স্পেস নিয়ে খেলতেছিল ভাই ভাই কখন যে শটটা খাবো শেষ আবার হেডশট ও ভাই সাহ কে লিজেন্ডারি মোর্তার আই হাই আই হাই দুই তিন হয়ে গেছে দেখা যাক এই ম্যাচটা বের করতে পারে কিনা আমি যদি আজকে তার শুধু সাথে সাথে কোনো মতে ম্যাচটা ছয় সাত করতে পারি তাহলে ভাই তাহলে ভাই আপনাদের মেনে নিতে হবে আমি ভালো প্লেয়ার মানে <laughs> মেনে নিতে হবে আপনাদের আর না পারলে আমি নুবরা নুবরাই প্যারা নেই ওকে গিয়ে যাচ্ছি ভাই কই আপনি হ্যালো রাজমান ভাইয়া মানে এমন একটা পজিশনে ঠিক আছে কেউ কিন্তু কাউকে ছেড়ে দিয়ে কথা বলার পারত না মানে আমি ট্রাই করতেছি যেহেতু মানে আমি একজন আমি সিজন পঁচিশ থেকে খেলি বা বাইশ থেকে খেলি আর ভাইয়া কিন্তু খেলে সিজন থ্রি থেকে মানে ওনার সাথে যদি আমি পেরে উঠি কোনোভাবে মানে বুঝতেছো আইকিউ লেভেলটা কি হবে বাট পেরে উঠবো না এটাই স্বাভাবিক শর্ট শর্ট ওই যে বলি না যে কাস্টম খেলার সময় আমার কোনো কিছু চলে না এই যে এই যে পাগলামি শুরু হয়েছে বাবা তোমার দরবারে সব পাগলের খেলা এই যে পাগলামি শুরু হয়েছে পাগল পাগল পাগল পাগল ভাইয়া তখন বলতেছিল কি বাবা তুমি এমন করো কেন এই এই জায়গায় এই সেই জায়গায় আমি বললাম ভাইয়া এইটা বুঝবেন না আপনি ঠিক আছে এগুলো সিজন জিরোর আগের থেকে ঠিক আছে যারা জি এম মাসুমের মতো বাংলার জমিনের প্লেয়ার হিসেবে খেলে তারা এইটা বুঝবে ওকে ভাইয়া কই আপনি আসেন আমার অবস্থাও খারাপ ভাই ওই সাইড থেকে জাস্ট ট্রাই করতেছিল একটা টপকা দেওয়ার মানে অন ট্যাপ দেওয়ার ঠিক আছে উনি অনেক ভালো খেলে মানে অন ট্যাপের জনক বলা যায় ঠিক আছে মানে সুযোগ পেলেই ভরে দিতে কখনোই মানে তিনি দ্বিধাবোধ করে না কই আপনি হ্যালো ইয়া আচ্ছা আবারও আসা যাচ্ছে উনি কিন্তু মানে পজিশন নিয়ে খেলতেছে আমি কলেজে গেলে উনি মানে অনেক লং রেঞ্জ থেকে খেলতেছে মানে উনি ক্লোজে আসতে নারাজ কজ অনেক দূর থেকে শট দিতেই কন্ট্যাক্ট দিতেই বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে তারপরেও এগিয়ে যাই কই কই কই কই কই কই কই কই কই ইয়ারাজমান হ্যালো হ্যালো ও ভাই সাহ পঁচাত্তরের একটা হেট হেট হেট আর একটা লাগাতে পারলেই তো তিন তিন হয়ে যেত কই আপনি হো বাতিজা হো আহো আহো আরে এইটা এইটা তোমার দেবো রে দেবো আহ দিয়ে দিছে ওই যে বললাম না মানে সুযোগ পেলেই হ্যাঁ হ্যাঁ মোট থাকলে সবাই দেয় মানে উনি জাস্ট তালে থাকে ঠিক আছে উনি ওনার মতো করে তালে আছে যে একটু সুযোগ পেলেই হচ্ছে ঠিক আছে ডেবে পরে এই যে আবার আসছে দেখে থাকে ওনার হাতে কি মানে এত ভয়ানক জিনিসপাতি নিয়ে এরা চলাচল করে মানে পুরো প্লেয়ার মানেই এদের হাতে নর্মাল কোনো জিনিস থাকবে না ঠিক আছে থাকলে ডেজার্ট ফুড পিকার যত ভয়াবহ মাল মেডিসিন আছে এক টাকা দিয়ে শেষ এইগুলো ঠিক আছে আমি বেটা সারাদিন ফুটফুট করে কাজ হয় না ওনারা টোকা দেয় শেষ ওকে ভাইয়া কই তুমি আবারও স্পেস নিতেছে উনি কিন্তু লং থেকে খেলতেছে খেলছে মানে হেড যায় না কেন মেয়া ধর মেয়া একটা হেড যায় না কই রে ভাই আসো আসো আসো কই ভাইয়া শর্ট ও ভাই নাই মানে কি বলবো উনি আবারও বক্কর চক্কর বক্কর চক্কর ভাই কই আপনি আসুন আসুন এই যে প্যাক করছে মেয়েটি দেখি দেখি ঢুকি ও ভাই যেন আমরা রেসিং করতেছে ও ভাই ভাই ভাই হাই হাই আবারও নাই নাই ভাই তুমি কই ভাই তুমি কই নাই আবারও নাই আমার অবস্থা খারাপ মানে গুলালের ভিতর দিয়ে ঢুকতেছে এই সাইড এই সাইড কই রে ভাই ওরে ওরে একটা হেড হেড হেড হেড আমি নাকি দিব হিট শর্ট শর্ট শর্ট হলো না হলো না হলো না আবার চাই আবার চাই ভাই কই আপনি ভগবতী যা হোক মানে এমন একটা পরিস্থিতি কেউ কিন্তু কাউকে ছেড়ে দিয়ে কথা বলার মতো অবস্থায় নেই কিন্তু আমার অবস্থা ওমা এইটা কি কোনো কথা কিল দিয়ে মেরে দিল ছি ছি ছি আসলে এইটুকু আমার ভিডিও ক্রপ করে দেওয়া উচিত ছিল কারণ এগুলো লজ্জার বিষয় এগুলো জাতি দেখলে কিন্তু আমার অবস্থা খারাপ ভাই ভাই আর একটা ম্যাচ পারতে চাই ভাই কই তুই ভাই ও ভাই ভাই ভাই উনি সবসময় স্পেস নিয়ে খেলতেছে মানে আমি তো এমনিতে নর্মাল প্লেয়ার উনি স্পেস নিয়ে জাস্ট হেড দেয়ার ট্রাই করতেছে যার ধরুন আমার খেলা একদম কঠিন হয়ে পড়েছে ভাই একটু ছাড় দেন আরে ভাই কই কই अरे भाई साहब आ जाओ आ जाओ आ जाओ आ जाओ चिम कैंडी इधर से आजा इधर से आजा না ও ভাই বুঝতেছে কিছু আমি কিন্তু ইমোট শট দিতে চাইছিলাম ঠিক আছে ইমোটও দিছি মানে সিজন সিজন থ্রির প্লেয়ারের সাথে খেলতে আমি ম্যাচের ভিতর ইমোট দিই বুঝতেছো ব্যাপারটা বাট এই জায়গায় একটা কনফিউশন হয়ে যায় কী রে বেটা এই পরিমাণ ফাইট দিছি ঠিক আছে তোমরা একটু শিখাই তো মানে পুরো প্লেয়ারদের কীভাবে মারতে হয় এই পরিমাণে ড্যামেজ দেয় মরে না মানে মরে না তো মরে না কি হলো এই মেয়ার মরে না মরে না মরে না মরে না সিজন থ্রি মরে না রে সিজন থ্রি মরে না রে কি একটা অবস্থা মানে ভালো ড্যামেজ দিচ্ছে তা মরতেছে না এই যে দেখো অবস্থা কই কই ভাই ভাই জাস্ট ধরের উপর আছে ঠিক আছে এই সাইড থেকে ওই সাইড ওই সাইড থেকে ওই সাইড মানে ওনাকে ধরাই কঠিন হয়ে গেছে এই যে আবার শুরু মানে এত অল মারতে সেই পোলাই অল মারে পাকা এই দিক থেকে সেই দিকে এই দিক থেকে সেই দিকে আমার অবস্থা কাহিনী এই যে মানে ভালো মানের কিন্তু ড্যামেজ আমি তো জাস্ট ভাবতেছি যে ওনাকে মারতে পারলে হয়তো আর শেষ হয়ে যাবে আবার হচ্ছে না হচ্ছে না হচ্ছে না ওরে ওরে ওরে ওরে এবার এবার হবে এবার হবে এবার ও ভাই হলো উল্টা দিকে ওকে প্যারা নেই ছয় দুই ছয় দুই হয়তো বা ম্যাচটা বের হবে না বাট আমি আর একটা ম্যাচ পারলে হয়তো নিজের ভিতরে একটু ভালো লাগতো যে তিন ম্যাচ পেরেছি but try, try, try, try, try, try, try, good try, good try. Try try I hope হবে হবে হবে হবে সাউন্ডটা মানে বেশি হয়ে যাচ্ছে একটু কমেনি কই কই আজাও আজাও আজাও চিম ক্যান্ডি আমার অবস্থা তো খারাপ নেই আমি তো শেষ দেখে আরেকটা ম্যাচ যদি হয় ভাই কি নিচ্ছে মানে আমার সাথে ফেস টু ফেস খেলতেছিলাম তো ভাই কী ব্যাপার মানে হেড খাওয়ার পরেও বেঁচে থাকে কীভাবে ঠিক আছে মানে উনি নিচে জাস্ট হলো কি বলে ওইটাকে ওই ছোট্ট গুলিটা ঠিক আছে নামটা মনে পড়তেছে না আমার যাই হোক এইটা নিচে ঠিক আছে তারপর ট্রাই করছে মানে যাচ্ছে যাচ্ছে বাট ফুল যাচ্ছে না ঠিক আছে হেড যাচ্ছে বাট আমি মরতেছি না ওই খুব একটা ড্যামেজ না এই যে আবার পাগলামের পাগলের পাগলামে শুরু হয়েছে হ্যাঁ হ্যাঁ ধুমা তুলে তারপর ভালো হবে পাগল ধোঁয়া উঠলে পাগল ভালো হয় ঠিক আছে গুল গুলওয়ালের ধোয়া আই হাই কই আপনি গইসা নাই নাই নাই নাই তুমি কাছে যন্ত্রণা বুকের মাঝে এভাবে কি বেঁচে থাকা যায় এভাবে কি বেঁচে থাকা যায় কই তুমি ভাই বলার খবর নাই আবারও খবর নাই আসছে আসছে আসছে দেখি কি করতে পারি উড এবং রয়েছে টু শটার ওদিকে ভাই কিন্তু ছোট্ট একটা ফলে সুমন একটা গুলি নিয়ে আসছে দেখি কি করতে পারি রাজমান ভাইয়া কই আপনি সিজন পাইপ নাকি তারপর ব্রেক ডান্সার ও ভাই স্যার ব্রেক ডান্সার শর্ট হবে শর্ট শর্ট হবে short short short short short ও ভাই মরে নাকি মরে নাকি দৌড় দৌড় দৌড় দৌড় দৌড় দৌড় short short short short short short আহা কি সুখ আকাশে বাতাসে তিন ছয় তিন ছয় ও ভাই সাহ আমি এখন হারলেও সমস্যা নেই তিন ম্যাচ পারছি মানে আমি আর কোনো কথা নেই ঠিক আছে ভাই ইয়া লাভ ইউ দেখি এই যে একশো পনেরোর একটা শট দিলাম তারপরে ওই কোলাই মরলো না মানে আবার এই যে আমার পাগলামে শুরু হয়েছে ও আল্লাহ রে ভাই একটু সাইড একটু সাইড একটু সাইড আর একটা শট না এটা এতক্ষণ ইয়া করছি করে নিচ্ছি ওকে আর একটা শট দিতে পারলেই খেলা শেষ শট দিতে পারলে না শট আর একটা শট খেতে পারলে খেলা শেষ বাট কী যে খেলতেছি না খেলতেছি কই রে ভাই একটা শট কি হবে একটা শট কি হবে না হয়েও হবে না এই হোক কই কই আচ্ছা উনি কি ট্রাই করতেছে বুঝলাম না মানে আমাকে এখন মারতে পারতেছে না খেলা শেষ হয় না শর্ট শর্ট শর্ট শর্ট নিয়ে কই ভাই ভাই ভাই ভাই ভাই ভাই ও ভাই প্যাক করছে আই হাই আই হাই প্যাক ভাঙতেছি প্যাক ভাঙতেছি উপরে উঠলাম বাট ওই ছিঁড়িকে আর আমার আছে প্যাক ভেঙে মারবো আমি নাই নাই নাই কোলায় নাই নাই নাই নাই নাই একটা